আর যারা কোর্ট ম্যারেজ করছেন কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল বাতিল বাতিল কেননা যে পিতা মেয়ের অলি যতক্ষণ না পর্যন্ত অর্ডার না দেবে সে বিবাহ বাতিল বাতিল বাতিল বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত মেয়ের গার্জেন মেয়ের অলি অর্ডার না দেবে যদিও বিবাহতে না আসে ফোনে যদি বলে দেয় যে ঠিক আছে আমি রাজি আছি বিবাহ পড়িয়ে দেন তাহলে সে বিবাহ যায় কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল পুনরায় মেয়ের গার্জেন অনুমন ক্রমে আবার তাকে বিবাহ পড়াতে হবে তাছাড়া বিভিন্নভাবে যেভাবে কোর্ট ম্যারেজ হচ্ছে আপনার টাকার লোভে গাজিরা অনেক সময় কাজীরা কি করছে বিয়ে পড়িয়ে দিচ্ছে এরকম বিবাহ হারাম কেননা সে সন্তানও হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তার মেয়ের গার্জেন অর্ডার না দেবে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে একটা কথা মনে রাখবেন ছেলে এবং মেয়ে যেখানে রাজি হবে সেখানে প্রত্যেকে গার্জেনদের উচিত সেখানে রাজি হয়ে সেখানে বিবাহ দিয়েই দেওয়া বিবাহ দিয়ে দেওয়া কেননা ছেলে এবং মেয়ে যেখানে দেখবেন সম্মতিক্রমে ছেলে একটা জায়গায় যদি পছন্দ হয়েছে সেই জায়গায় গার্জেনের উচিত হবে না সেখানে না আমি রাজি নাই ছেলে যেখানে তবে এমনটা নয় যে একবারে নাথিং জায়গা যেখানে একবারে মানে মদ মাতাল একটা ছেলেকে মানে একটা মেয়ে পছন্দ করেছে মদ মাতাল সেখানে কোনো রকম মানুষ মাটাকে চোর ডাকাত এরকম অবস্থায় তো গার্জেন রাজি হবে না ফলে যদি দেখবেন যে না ছেলে এবং মেয়ে উভয় যদি একটা পছন্দ করে যে না আমি এই ছেলেটাকে বিবাহ করব বা এই মেয়েটাকে আমি আব্বা বিবাহ করব এরকম সম্মতে যদি বাড়িতে কোনো ছেলে মেয়ে দেয় তাহলে তার গার্জেনদের উচিত সেখানে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা শরীয়তের কথা শরীয়তের বিধানে বলা গার্জেনকে বেঁকে বসে থাকা উচিত হবে না একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতে পারে তাকে তবে প্রেম করে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে এটা হারাম এটা চলবে না এ কথা বলছি না আমি একটা মেয়ে মেয়ে পছন্দ হয়েছে আপনি তা গার্জেনকে বলবেন যে আব্বা আমার ওই মেয়েটাকে পছন্দ তাহলে সেই গার্জেনের উচিত ভেরিফিকেশন করে অধিকাংশে বিয়ে দেওয়াই ভালো এরকম খেয়াল রাখবেন সময় শেষ আমরা যে কথাগুলো আলোচনা করলাম মনে রাখবেন যে বিবাহে গান বাজনা বাজবে আমি সমাজকে বলে দিচ্ছি যে সেই সমাজে প্রত্যেক সমাজের উচিত হবে হাড়িপুড়ি সেখানে একটা যেন না যায় এবং সেই বিবাহ পড়ানো ঠিক হবে না আমরা এটাই করেছি কেউ যদি কারোর বিয়েতে গান বাজনা বাজে সে বিয়েতে আমরা বিয়েও পড়াবো না কোন হাড়িপুড়ি দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ভুল শিকার সিলিন্ডার না হবে ফলে এগুলা ঘটনা ঘটছে তাই আমি আপনাদের শেষ অনুরোধ করছি বিবাহ সাদিকালে একটু খেয়াল করবেন যেন অশ্লীল অপকর্ম কাজ যেন না আনন্দ করতে গিয়ে যেন গুণার কাজ না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের ছেলেমেয়ের যে বিয়ে হচ্ছে আল্লাহ আপনি বিয়েতে বরকত দিবেন এবং সে বিয়ে যেন আমরা প্রত্যেকে সাকসেসফুল হয় এবং সে বিয়েতে যেন অশান্তি না হয় প্রত্যেকে আমরা সে বিয়েতে দোয়া করব দোয়া দিয়ে আসব এই বলে আমি আমার বক্তব্য দিতে আনলাম আমার তৌফিকুল্লাহ اللهم صل على